বাসাধন আমি খুশি হয়ে তোর ভিতরে বিভিন্ন স্টাইলের মন্ত্র ঢুকাই দিছি বাসাধন যা এইবার তুই ষোলো ভার্সেস আপ গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সো গাইস তোমাদের জানাই মনের অন্তঃস্থল থেকে রমজান মুবারক হ্যাঁ গাইস আজকে আমরা একটা টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে হাজির হলাম তো কি সেই টিপস অ্যান্ড ট্রিক্স গাইস এটাই তো স্পেশাল আজকে আমরা তন্ত্র মন্ত্রর মাধ্যমে এনিমিদের পুঙ্গি বাজাবো হ্যাঁ গাইজ আমরা এনিমিদের পুঙ্গি বাজাবো তন্ত্রমন্ত্রের মাধ্যমে সো গাইজ পুরো ভিডিওই সাথে থাকো অনেক অনেক মজা পাবা আর বিশেষ করে লাস্টের সিনে অনেক মজা পাবা চলো ফিরে আসতেছি ইন্টোর পরে গাইস নিচে দুইটা এনিমি আছে আমরা ফার্স্টে মন্ত্র পড়বো আলুর চপ আর বেগুন ভর্তা এনিমের মাথায় হেডশট লেগে যা যা যা গাইস এখন দেখো কেমন হেডশট লাগে তোমরা জাস্ট দেখতে থাকো ভাই আমি মন্ত্র পড়া শেষ করে নাই অমাইক হেডশট গাইস তোমরাও এরকম হেডশট মারতে পারবা যদি আমার এইরকম মন্ত্র তোমরা অ্যাপ্লাই করো গাইস দেখো ওর পার্টনারকে কিভাবে হেডশট লাগে তোমরা দেখতে থাকো আমার মন্ত্রের পাওয়ার কত তোমরা দেখতে থাকো গাইস ও ভাই मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड ওপি হেডশট গাইস ও ভাই সাহ গাইস এই এমনটা দেখার পর এই চারজন এনিমের কলজা খান খান হইয়া যাইবো ভাই রে ভাই গাইস আমি জানি তোমাদের বিশ্বাস হইতাছে না যে তন্ত্রমন্ত্র মাধ্যমে হেডশট মার যায় চলো গাইস আমরা এখন তোমাদের আরেকটা ডেমো দেখাবো ও ভাই দেখছো গাইস এনিমি ভাজি ডেমো দেখাতে চাইছি আমরা এখন মন্ত্র পড়বো মন্ত্রটা হচ্ছে তালা ভাই ছোট চাবি এমপি ফোরটি দিয়ে এনিমির মাথায় হেডশট লেগে যাবি এখন দেখো কেমন হেডশট লাগে ও ভাই সাহ গাইস মন্ত্র পাওয়ার দেখছো গুলুবাল মারছে তারপরে হেডশট লাগছে ভাই রে ভাই গাইস এখন আমরা যাব পিকে পিকে যাওয়ার নিনজা টেকনিক সো গাইস এইবার আমি তোমাদের শিখাইতে যাচ্ছি ফ্রি ফায়ারের সবচেয়ে ডেঞ্জারাস মন্ত্র আর মন্ত্রটা হচ্ছে ওয়াক ওয়াক মিথু কাব্য ভাই দালাল এই জন্য এনএম মাথায় হেডশট লাগবে লাল লাল ও ভাই গাইস মন্ত্র পড়তে না পড়তেই মানে লাল লাল হেডশট ভাই ভাবতে পারতেছো গাইস আমি পুরো হ্যাকার হয়ে গেছি ভাই ভাই আমি হ্যাকার ভাই আমি হ্যাকার ভাই হ্যাকার আমি ভাই এক কথায় হ্যাকার গাইস এভাবে এনিমির সামনে একটু ইমোট দেবা তাহলে তোমার মন্ত্রটা গলায় যাবে গলায় গিয়ে পেটে যাবে পিঠে পেটে গিয়ে ধনে যাবে তাহলে তোমাদের আরো হেডশট ভালো লাগবে আশা করি আমার কথা বুঝতে পারছো আর গাইস তোমরাও এই মন্ত্রটা বারবার অ্যাপ্লাই করতে থাকো এনিমি যখন মারবা তাহলেও তোমরা আমার মতো হ্যাকার হয়ে যাবা are you comedy me guys আমি জানি তুমি এখন কি ভাবতেছো তুমি ভাবতেছো যে আমি ডেঞ্জারাস মন্ত্রগুলা কই পাইছি আরে ব্যাপার না দেখা দিতেছি দাঁড়াও গুরুজি বৎস তুমি কি চাও বৎস তোমার এই মধুময় ডাকে আমি গর্ভবতী হয়ে গেছি বৎস তুমি কি চাও আমি খুশি হয়ে তোমাকে দিব বৎস গুরুজি আমি খাড়া ধন দে আই খাড়া গুলি দিয়ে হেডশট মারতে পারি না গুরুজি আমার একটু পুরো হওয়ার মন্ত্র ধন্ত্র শিখাই দেন গুরুজি আমি যেন রাত দশটার পরে খাট কাপাইতে পারি আই মিন ফ্রি ফায়ার কাঁপাইতে পারি গুরুজি বাসাধন আমি খুশি হয়ে তোর ভিতরে বিভিন্ন স্টাইলের মন্ত্র ঢুকাই দিছি বাসাধন যা এইবার তুই সোলো ভার্সেস ডুও খেল এইবার আমি খেলবো <laughs> আসো খেলবো খেলা হবে খেলা হবে সো গাইস তোমরা তো দেখলাই যে মন্ত্র বাবার জন্য আজকে আমি কিভাবে হ্যাকার হয়েছি গাইস সামনে নেমে আমরা আবার মন্ত্র পড়ে নিব ও ভাই সাইড থেকে মারতেছে আরে ভাই ভাই ভাই ধরো বাবার মন্ত্র মন্ত্র বাবার গোষ্ঠী তুষ্টি মারে বাল সাল ফালতু মন্ত্র দিছে রাত বাল গেমে খেলতাম না